Masha. Young man, what you doing? ভাই একটু ইনস্টাগ্রামে ছিলাম আর কি এত ভাই মেয়েরা ইনস্টাগ্রামে কিন্তু কারো মাথায় হিজাব নাই ভাই বুঝছেন কারো গায়ে মতো জামা কাপড়ই নেই এরকম হয়ে চলতেছে ওদেরকে একটু বোঝানোর চেষ্টা করতেছিলাম কাউকে না কাউকে তো ওদের দায়িত্বটা নিতে হবে এই it's high time you block those man আস্তাগফিরুল্লাহ brothers stop it it's Ramadan ভাই ভাই বড় ভাই হ্যাঁ ভাই কি যে ভাই এশার নামাজের তো প্রায় সময় হয়ে গেল চলেন জামাতে নামাজটা পড়ে আসি সারাদিন রোজা রাখা এতগুলো ইফতারি করে শরীরটা খুব দুর্বল লাগতেছে পেটে এত খাবার দাবার নিয়ে বস নড়াচড়া করা সম্ভব না বুঝেন না আপনি নাকি তারাবি নাকি পড়তে যেতে চাইছিলেন পড়ে আসেন ভাই আমার এগুলোর মধ্যে টাইনেন না আল্লাহ তালা উনি ক্ষমাশীল উনি সবাইকে ক্ষমা করে দেবেন বুঝছেন আর আমি তো ভাই তাও রোজা রাখছি অনেকে তো ভাই রোজাই রাখে না স্যার ওই অফিস থেকে আপনার ছয়টা কম্পিউটার নিয়ে এসেছিলাম জি স্যার ওগুলো রিপেয়ারিংয়ের কাজ শেষ হয়েছে স্যার আর আমার স্যার এক্সপার্ট গিয়েছিল ওর কিন্তু স্যার একটু সময় লেগেছে একটু কষ্ট হয়েছে কিন্তু স্যার সব কাজ হয়ে গেছে জি স্যার বিলটা স্যার এসেছে ছয় স্যার স্যার ছয় করে ধরেছি স্যার প্রায় আঠাশ হাজার টাকা বিল এসেছিলো কিন্তু স্যার আমাদের একটু কনসেশন করে স্যার আমরা পঁচিশের মধ্যে করে দিয়েছি আর কি স্যার স্যার কম্পিউটারের জিনিসপত্র স্যার একটু সেন্সিটিভ ব্যাপার স্যাপার আছে স্যার ইলেকট্রনিক্স মাল আজকে আছে কালকে নেই স্যার আমরা খুব সৎভাবে হাওয়াভাবে বিজনেস করি স্যার আমাদের কথার কোনো বরখেলাপ হবে না জি স্যার <laughs> জি জি জি জি স্যার ওই স্যার বিলটা কিন্তু স্যার ওই সুসুদি ব্যাংকের মাধ্যমে পাঠিয়ে দেবেন স্যার একটু এক্সট্রা না হলে স্যার চলছে না আর কি <laughs> জি স্যার জি জি স্যার জি জি ঠিক আছে স্যার ঠিক আছে রমজানের মাস তাড়াতাড়ি হাত চালা ছটা কম্পিউটার সারতে তো সময় লাগে নাকি হ্যাঁ সারের দশ হাজার টাকার কাজটা কী করে পঁচিশ হাজার টাকায় করে নিলুম দেখেই না ও মোল্লা চলে এসেছি কী লাগবে মোল্লা আমার কিছু লাগবে না ভাই তবে রোজা রেখে আপনি যে হারে মিথ্যা কথা বলতেছেন তার উপর সুদের উপর ব্যবসা চালা যেতেছেন আপনার কি ডাবল ক্ষতি হয়ে যেতেছে না ভাই কিন্তু মোল্লা সুদ ছাড়া আজকাল কেউ ব্যবসা করতে চায় না কম্পিটিশনের যুগ আমরা যদি সুদ না খাই তাহলে তো অনেক পিছিয়ে পড়বো এইগুলা আমারে বোঝায় লাভ নাই ভাই আপনার হিসাব আপনারই দিতে হবে সুদ ছাড়া কোনো লেনদেনের ব্যবস্থা আছে নাকি বলো সুদমুক্তভাবে ভিত্তিক লেনদেন করতে নগদের ইসলামিক অ্যাকাউন্ট আপনি ইজিলি ব্যবহার করতে পারেন নগদে আবার ইসলামিক অ্যাকাউন্ট হয় নাকি শুনেন প্রথমেই আপনার নগদের অ্যাপটা ওপেন করবেন তারপরে আমার সেভিংস অপশন থেকে অ্যাকাউন্টের ধরনটা সিলেক্ট করবেন তাহলে আপনাকে অপশন দেওয়া হবে আপনি কি আপনার অ্যাকাউন্টটা ইসলামিক অ্যাকাউন্টে পরিবর্তন করতে চান কিনা যদি হ্যাঁ দিয়ে দেন তাহলে আপনার অ্যাকাউন্টটা ইসলামিক অ্যাকাউন্টে পরিবর্তন হয়ে যাবে এবং এই অ্যাকাউন্টে এখন থেকে সব ধরনের লেনদেন সরিয়া মোতাবেক হবে বাহ বেশ জলদি হয়ে গেল তো বেশ দেখতে কিন্তু জি ভাই তাহলে আসেন রমজানকে কেন্দ্র করে আস্তে আস্তে নিজেদের মধ্যে একটু চেঞ্জ নিয়ে আসি ঠিক আছে আজ থেকে তবে আর মিথ্যা কথা বলছি না আর ব্যবসা হালালভাবেই চালিয়ে যাব আই লিসেন হোমি আমার সোশ্যাল মিডিয়ার পোস্টে তোর কিন্তু বামার ঢোকানোটা ঠিক হয়নি আমার মতো ষোলো জন ফলোয়ার তার মধ্যে ফেক অ্যাকাউন্ট দুইটা আমার নিজেরই আসিফের মতো সাইজ করতে পারি তোর মতো নলারে সাইজ করা আমার জন্য ইফতারি পর হাই ভাই তুই খালি ইফতারি হাই তোরে আমি দেখাই দিন কত আজকে থেকে বন্ধ কর ভাই দান খাজ কানে ধরছে ভাই আজ থেকে আর করুন না ভাই আজ থেকে আর করুন না না উই 3-0 বিট দেন ভাই বাবা সময় হয়ে গেছে আসেন দুটো মিনিট ভাই দুটো মিনিট দেন আসতেছি হ্যাঁ আসতেছি দুইটা মিনিট জাস্ট দুটো মিনিট ঠিক আছে ভাই দুই মিনিট আমি এখানেই দাঁড়াইলাম সমস্যা নেই একসাথে যাবো আরে ভাই আপনি যান না আপনি যান দুইটা মিনিট পর আমার পায়ে যাবেন ঠিক আছে প্লিজ আচ্ছা ঠিক আছে ভাই ভাই দুই মিনিট বলতে বলতে দুই ঘন্টা হয়ে গেল এখনও নামাজ পড়েন নাই আর দুই মিনিট মোল্লা তোর একটা কথা জিগাই জি ভাই বলেন রাতের বেলা উঠা আমরা কোনো রকম সেরিটা করি এরপর সকাল হইতে হইতেই লাভ দিয়ে উঠতে হয় স্কুল কলেজ ইউনিভার্সিটি কিংবা অফিস আদালতে দৌড়াইতে হয় সারাদিন না খাইয়া এগুলোর পিছিয়ে টাইম দিতে দিতে শরীরটা কাহিল হয়ে যায় তার উপরে নামাজ কালাম আবার সন্ধ্যাবেলা ইফতারের লেগে রেডি হওয়া বহুত মুশকিলের কাম ভাই এত কিছু করে লাভটা কী হইব আমার একটু কত খুব সুন্দর একটা প্রশ্ন করছেন ভাই একটু খেয়াল করে দেখেন রমজান মাসে সব বেহেস্তের দরজা খুলে দেওয়া হয় সব দোজকের দরজা বন্ধ করে দেওয়া হয় আর শয়তানকে শিকলবন্দি করা হয় তবে একটা ব্যাপার ভেবে দেখছেন ভাই এত কষ্ট করে এত কিছু সহ্য করে যে রোজা আমরা রাখতেছি সেটার পুরস্কার মহান আল্লাহ তালা নিজে দিলেন যিনি পৃথিবী বেহেস্ত দোষক সৃষ্টি করছেন তার পক্ষ থেকে পুরস্কারটা কতটা স্পেশাল হবে ইনশাল্লাহ আমার মনে হয় এই কথাটা যতবারই মনে পড়বে ততবারই যত কষ্টই হোক না কেন রোজা রাখার জন্য কোনো কষ্ট আর কষ্ট মনে হবে না